إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا আল্লাহ রব্বুল আলামিন বলছেন হে নবী পরিবারের সদস্য বর্গ ইউরিদুল্লাহু আল্লাহ রব্বুল আলামিন কেবল চান লিয়ুযহিবা আনকুমুর রিজসা তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে আমি তোমাদেরকে পরিপূর্ণরূপে পূর্ণ পবিত্র করে রাখবো সৌরাই আজাবের এই আয়াতের আলোকে মোহাসির একরাম বলেন ভাই আমার নবীর যারা ব্লাডের সম্পর্ক আজওয়াজের মতাহার নবীর সন্তান নবীর ছেলে মেয়ে এবং নবীর মেয়ের জামাতা তাদের নাতি নাতনি সহ সকলে আহলে বাই জরুর এটা ইবনে কাসির উনি বলেছেন যে বিশেষ করে হজরত আলী ইবিনে আবি পালে হজরত হাসান হজরত হোসাইন হজরত ফাতেমা রবি আল্লাহ আনহা ওরা অবশ্যই আহলে বাইতের অন্তর্ভুক্ত কারণ মুসলিম শরীফের একটা হাদিস সেখানে নিয়ে এসেছেন সেটি হচ্ছে আমার নবী একদিন গড় থেকে বের হবেন দীর্ঘ সফরে যাবেন মানব যখন দীর্ঘ সফরে যায় তখন মনটা নরম থাকে ফ্যামিলির জন্য মনটা কাঁদে আমার নবী যখন প্রস্তুতি নিচ্ছিলেন তখন হজরত আলী আসলেন আমার নবীর সাথে সাক্ষাৎ করবে দেখা করবে হজরতে ফাতেমা আসলেন হজরতে হাসান আর হোসাইন আসলেন তারা ছোট আমার নবী একটি কালো রেশমি সাদরে তাদেরকে সাদরের ভিতরে ডেকে ঢুকাইয়া আবৃত্ত করে বলেন এরাই হচ্ছে আমার পরিবার মুসলিম শরীফের এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় হজরত আলী হজরতে ফাতিমা হজরত হাসান হোসাইন এরা নবীর আহলাবাই জুড়ে বলুন সুহান তাহলে হজরত আলীর পরিবার আহলে বাই এর মধ্যে আর কোনো সন্দেহ আছে নাই এটা নিয়ে আর দীর্ঘ দলিল দেওয়ার কোনো প্রয়োজন মনে করছি না আমরা আল্লাহ ইমাম বহারি দুই হাজার অস্ত্র আসে পরিচ্ছেদে বাবু মানা কিবা আলিগি বিনিয়া বে রাদিয়াল্লাহু আবিল হাসান আল কুরাশি হাসামি হজরত ইমাম বহারি হজরত আলী ইবিন আবে তালে আল হাসেমি আল কোরাশি ওনার মর্যাদা বর্ণনা করেছেন সেখানে আমার নবীর একটা উদ্ধৃতি নবীর মুখের বাণী সেখানে অধ্যায়ে শুরুতে নিয়ে এসেছেন আমার রাসুল বলেন হজরত আলীকে লক্ষ্য করে বলছেন আন্তামিন্নি তুমি আমার ঘনিষ্ঠ আপনজন আমার নবী কলেজার টুকরা ফাতেমার জামাতা নবীর চাচাতো ভাই আলী আলীকে বলছে তুমি আমার ঘনিষ্ঠ আপনজন জরুর সোহান ইমাম বহারি বলছেন ওয়ান আমিনকা আমি তোমার একান্ত শ্রদ্ধাভাজন কারণ আমি একদিকে নবী রাসুল আবার আমি তোমাকে ছোটবেলা থেকে লালন পালন করেছি এবং তোমার হাতে আমার অত্যন্ত পবিত্রা জান্নাতে মহিলাদের নেত্রী ফাতেমাতুজ জাহরাকে আমি তোমাকে স্ত্রী হিসাবে তোমার হাতে তুলে দিয়েছি আমার নবীর প্রখ্যাত সাহাবি দ্বিতীয় খলিফা হজরত অমর অমরের কথাটা হজরত ইমাম বহারে ওই অধ্যায়ের মধ্যে তুলে ধরে বলেন বকর আমার بيوفي رسول الله صلى الله عليه وسلم وهو عنه راض হজরত ওমর বলছে আমার নবী ইন্তিকালের আগ পর্যন্ত হজরত আলীর উপর আমার নবী সবসময় সর্বদা সন্তুষ্ট ছিলেন একটা মুহূর্তের জন্য হজরত আলীর উপর অসন্তুষ্ট ছিলেন না অনেক সময় নবীজি মেয়ের বাবা হিসাবে মেয়েকে শাসন করেছিল স্বামীর প্রতি শ্রদ্ধা স্বামীর প্রতি ভালোবাসা স্বামীর মাধ্যমে জান্নাত কামাই করার জন্য জনগণ সুহান বুখারি শরীফের তিন হাজার সাতশো আটত্রিশ নম্বর হাদিসে ইমাম বুখারি হাদিস বর্ণনা করেছেন দাহারা আলী আলা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন হজরত আলী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করলেন স্বামী স্ত্রীর কাছে গেলেন হজরত আলী কেন যেন মনটা খারাপ করলো মনটা খারাপ করে মসজিদে ঘরের মধ্যে না ঘুমাইয়া মসজিদে নদীর মধ্যে শুয়ে আছেন ফকল নবী সাল্লাহ আলী ওসাল্লাম আমার নবী দূর থেকে সেটা কাজ করেছেন আমার নবী দৌড় দিয়ে কলেজার টুকরা মেয়ের ঘরে গিয়ে জিজ্ঞেস করলেন আই নাই বলো আম্মাকে কি তোমার চাচাতো ভাই কোথায় কলা ফিল মসজিদ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন সে তো মসজিদে ফাখরাজা ইলাইহি আমার নবীজি দৌড়ে মসজিদে গেলেন ফাওয়াজাদার ইদা আহু কদ সাকাতা আন জাহারিহি হজরত আলী মসজিদে নবীতে ঘুমাচ্ছেন আর গায়ের উপর থেকে সাদরটা সরে নিয়ে হজরত আলীর গায়ের ভিতরে মাটি লেগে আছে আমার নবী দৌড়ে মসজিদের ভিতরে ঢুকলেন ফাজা আলাইয়াম সাহ তোরামান জাহারিহি হজরত আলী দাদি আল্লাহ তালার শরীর থেকে মাটি গরু সরাচ্ছিলেন হঠাৎ আলী ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে নবীজি হজরত আলীর শরীর থেকে মাটি গরু বসে দিচ্ছেন ফায়াকুল জিনিস আমার রাসুল বলেন কেন মনটা খারাপ করলে মসজিদে নবীতে এসে শুয়ে আছো আলী একটু বসর ইয়া আবা তোরা ইয়া আবা তোরা হজরত আলীকে আমার নবী আবু তোরা বলে সম্বোধন করে রাখলেন আবু তোরা ও গায়ের মধ্যে যে একটু মাটি লেগেছিল এই জন্য ওনাকে বলেছেন আবু তোরা এই জন্য হজরত আলী রাজি আল্লাহ তালামুর একটি উপনাম হচ্ছে আবু তোরা এই নাম আমার নবী দিয়েছেন এই নামে আমার নবীজি ডেকেছেন হজরত আলীকে কেউ আবু তোরাব বলে ডাক দিলে হজরত আলী অন্তরের মধ্যে বিশাল প্রশান্তি লাভ করতেন হজরত ইমাম বুহারি সাতশত চল্লিশ নম্বর হাদিস বর্ণনা করেন ইন্নাফা ফাতেমাতা রাদি আল্লাহ তালানহা শাকাত মা তালাক্কা মিন আসারির রাহা মা ফাতেমা রাদি আল্লাহ তালানহা আলীর সংসারের অভাবের সংসার তার কোনো খাদেমা ছিল না কোন চাকরানি ছিল না কাজের মেয়ে ছিল না মা ফাতেমা রবি আল্লাহ নিজ কাজ নিজ হাতে সকল কাজ সম্পাদন করতেন কাপড় ধুইতেন নাস্তা বানাতেন ওই যুগের মধ্যে কিছু রাহা কিছু চাকা ছিল ওই চাকা ঘোরাইয়া ঘোরাইয়া গমকে আটা করতেন ওই আটা দিয়ে রুটি বানিয়ে তারা খেতেন মা ফাতেমার অনেক কষ্ট হতো একা একা ওই চাকাটা হাতে ঘোরাতে অনেক কষ্ট হতো আমার নবীজির দরবারে যুদ্ধের ময়দান থেকে কিছু চাকর চাকরানি দাস দাসী আসলো নবীর দরবারে আমার নবী সেখান থেকেই দাস দাসী বিতরণ করতেছে সাহাবিদের মাঝে মা ফাতেমা খবর পেয়ে আমার নবীর দরবারে গেলেন নিজের ইচ্ছের কথা আম্মা জান আয়েশাকে বলে আসলেন ফালাম্মা জাআন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবারাতহু আয়েশাতু বিমাজি'i ফাতিমাতা আমার নবী যখন গড়ে আসলেন আম্মা জান আয়েশা ফাতেমা যেই সংবাদ দিয়ে গিয়েছিলেন ওই সংবাদের কথা জানালেন রাত অনেক গভীর হয়ে গেছে আমার নবী তাড়াতাড়ি দৌড়ে গেলেন ফাতেমার ঘরে ফাজা আন্না ইলাই ইলাইনা হজরত আলী বলেন আমার নবী এত রাত্রি হওয়ার পরেও আমাদের ঘরে প্রবেশ করলেন আনা ততক্ষণে আমরা বিছানায় শুয়ে গেছি হাত তুলিয়া কুমা নবীকে দেখে আমি শোয়া থেকে লাভ দিয়ে ওঠার চেষ্টা করেছিলাম আমার নবী বললেন ফকল আলা মাকানে কুমা তোমরা যে যেখানে শুয়ে আছো সেখান থেকে নাড়াচাড়া করো না তোমরা সেখানে শুয়ে দেখো তোমরা শোয়া থেকে কি করবে না উঠবে না আলা মাখানি কিমা তোমাদের জায়গাতে তোমরা শুয়ে থাকো নবীর আদর্শ মানতে বাধ্য হজরত আলী ফাতেমা তাদের জায়গার মধ্যে শুয়ে রইলেন তারা আর শোয়া থেকে উঠলেন না ফাঁকা আদা বাইনা হাত্তা ওয়াজাদা বারাদা কদামাইহি আলা সাদরি আমার নবী ফাতেমার আলীর মাঝখানে বসলেন হজরত আলী বলেন আমার নবীর পা মোবারক আমার সিনার মধ্যে লেগেছিল আমার নবীর পা মোবারকের সেই ঠান্ডা আমি আলী সিনার মধ্যে অনুভব করেছি হজরত আলী ফাতেমা শুয়ে আছেন মাঝখানে বসলেন কে আমার দয়াল নবী সাল্লাহ আলাইহি ওসাল্লাম কি শিক্ষা আমার নবীজি ওয়াকালা আমার নবী বললেন আলা ওয়াল্লি মুকুমা খাইরাম মিম্মা সাল তোমানি ইজা আখস্তুমা মাদাজিআকুমা আমার রাসূল বলেন তোমরা আমার কাছে একটা চাকরা মেয়ে চেয়েছিলে আমি তোমাদেরকে এমন একটা আমল শেখাবো যে আমল করাটা তোমাদের চাকরা চেয়ে অনেক উত্তম আমি কি তোমাদেরকে ওই কাজের কথা বলবো তখন তারা বললেন অবশ্যই অবশ্যই আর রসুল আল্লাহ অবশ্যই বলবেন আমার রসুল বলেন যখন তোমরা ঘুমাতে যাবে যখন তোমরা রাত্রিবেলায় বিছানাতে ঘুমাতে যাবে তো পিরা আর না তোমরা চত্রিশ বার আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর কয়বার চত্রিশ বার তোমরা পাঠ করবে আমার রাসুল বলেন অত সাব্বিহা সালাসিনা তোমরা তেত্রিশ বার পড়বে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ কয়বার তেত্রিশ বার আমার নবী বলেন আহমাদা সালাসিনা তেত্রিশ বার পড়বে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খাদেমিন আমি তোমাদেরকে যে খাদেম দিতাম যে চাকরানি তোমরা চেয়েছিলে ওই চাকরানি চেয়ে এই আমল তোমাদের জন্য হাজার বলে উত্তর এই জন্য এই তাজবিহকে তাজবিহ ফাতামি বলা হয় জরুরুল্লাহ সুলহান এটা হচ্ছে বহারে শরীফ থেকে বলছি বহারে শরীফের তিন হাজার চারশো একচল্লিশ নম্বর হাদিস হজরত আলী রবি আল্লাহ এই কথাটি ইমাম বুহারি নিয়ে এসেছেন এই অধ্যায়ের হাদিসটা পড়ে আমি অনেক দিনের মধ্যে প্রশান্তি অনুভব করেছি হজরত আলী বলেন ওকুদু কামা কুন্তম তাকুদুন আলী বলেন আমি যে রাজ্য শাসন করেছি তোমরা যে আমার রাজ্য শাসন দেখেছ আমি যেভাবে অন্যান্য সাহাবিদের সাথে যে আচরণ করেছি যে নরম কোমল আচরণ করেছি বড় সাহাবিদেরকে শ্রদ্ধা দেখিয়েছি ছোট সাহাবিদেরকে আমি শিক্ষা দিয়েছি বড়দের থেকে ডোবা নিয়েছি ছোটদেরকে আমি যে শাসন করেছি তোমরা আমার পরে আমার মতো তোমরা শাসন পরিচালনা করবে কারণ ফাইন্নি আকরাবুল ইখতিলাফা আমি মুসলমানদের মাঝে মতবিরোধ আমি পছন্দ করি না আলী বলে গেছেন মুসলমানদের মধ্যে বিরোধ হবে হ্যাঁ আজকে আমরা দেখি একদল আর দলকে বলতেছে আমি হোসাইনি ঠিক কিনা বলেন কেউ যদি নিজেদেরকে দাবি না করে যে আমরা এজিদি তাহলে আপনার কোনো অধিকার নাই কিছু মুসলমানকে এজিদি বলবেন আর কিছু মুসলমানকে হোসাইনি বলবেন মুসলমানদের মধ্যে পাটল সৃষ্টি করবেন জোরে বলুন নাওজুবিল্লা হজরত আলী বলে যান ফাইনি আকরাহুল ইখতিলাফা মুসলমানদের মাঝে মতানৈক্য আমি পছন্দ করি না হাত্তা ইয়াকুনুন নাসু জামাতান তোমরা দল হয়ে থাকবে তোমরা আমার নবীর এক উন্মত হয়ে থাকবে তোমরা মত পার্থক্য করবেন না কাদা ছোটাছুটি করবে না হজরত আলীর শিক্ষা বহারে শরীফ থেকে বলতেছি ও আমুতু কামা হজরত আলী বলেন আমি মরতে চাই আমার অন্যান্য সাহাবিরা হজরত আবু বকর হজরত উমরে ফারুক হজরত ওসমান রাদি আল্লাহ আলাইহিমাজমাইন যেভাবে কোনো মতানৈক্য না করে যেভাবে তারা শাসন পরিচালনা করেছে আমি যেন তাদের মতো করতে পারি জরুরুল্লাহ আল্লাহ ইমাম বখারি বলেন ফাঁকা না ইবিন সিরি ইবিন সিরি একজন বড় মহাদ্দিস উনি বলেন ইয়ারব আন্না আম্মাতা মায়ুর বা আলাল কিস হজরত আলী এই হাদিস থেকে ইশারা করেছেন এই পৃথিবীর ভিতরে একটা দল আছে যারা বলে হজরত আলী প্রথম খলিফা হওয়ার হকদার ছিল নবীর পরে প্রথম খলিফার হকদার একমাত্র আলী ছিল হজরত আবু বকর উমর ওসমান যে খলিফা হয়েছে নাউজুবিল্লা নাউজুবিল্লা নাউজুবিল্লা এটা অবৈধভাবে হয়েছে চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লা হজরতে আলী রাজি আল্লাহ তালুর পর অনেকেই হজরত আলীকে বেশি মহাব্বত করতে গিয়ে হজরত আবু বকর মতো সাহাবি ওমরের মতো সাহাবি ওসমানের মতো সাহাবিকে যারা গালবন্ধ করে হজরত মহাবিয়ার মতো সাহাবিকে যারা গালবন্ধ করে হজরত আলী তাদেরকে সতর্ক করে যান আমি যেন আবু বকর হজরত ওসমান হজরত ওমর ফারুকের মতো যেন মরতে পারি জোরে বলুন সোহান উন্মতের মধ্যে কোন হজরত আলী সতর্ক করে গিয়েছেন আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন আমিন বাইর আমার বন্ধুরা আমার বহারে শরীফের দুই হাজার একানব্বই নম্বর পরিচ্ছেদ ইমাম বুখারি পরিচ্ছেদ কায়েম করে বলেন বাবু মনাকিবি করা তিন হাজার সাতশো ছেচল্লিশ নম্বর হাদিসে ইমাম বুহারি বলেন ইন্না ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নার সালাত ইলা আবি বকরিন তাসআলুহু মিরাসাহা মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজির মৃত্যুর পরে হযরত আবু বকর খলিফা হয়েছিলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হজরত আবু বকরের দরবারে গেলেন আমার নবীর রেখে যাওয়া সম্পদের বাটবাটোয়ার জন্য গেলেন পরামর্শের জন্য গেলেন আনিন নবী সাল্লাম আফা আল্লাহ আলা রসুলিহি যে সম্পদ আমার নবীজি এই খলিফা হওয়ার সময় যখন আমার নবী রাষ্ট্রপ্রধান ছিলেন তখন ব্যক্তিগতভাবে আমার নবীজি ওই সম্পদের মালিক হয়েছিলেন সেই সম্পদগুলো যেগুলো বর্তমানে হজরত আবু বকরের আমলে বাইতুল মালের আন্ডারে ছিল সেগুলো সৎকাতুল নবী নবীর সৎকা হিসাবে বাইতুল মালে ছিল বিল মাদিনা ওই সম্পদগুলো ছিল মদিনাতে ওয়াফাদাকা ফাদাক নামক জায়গাতে অমা বাকিয়া মিন হোমস খাইবার খাইবারের পঞ্চম অংশ সম্পদ জায়গা জমি রাষ্ট্রীয় কোষাগারে ছিল ফাকল আবু বকর আবু বকর সদ্দা বলেন ফাতেমা বলেন ইন্না আমার নবীজি আমাকে বলে গিয়েছেন লা আমরা নবীরা যে সম্পদ রেখে যাই ওই সম্পদের ছেলে মেয়েরা মালিক হতে পারে না নবীদের সম্পদগুলো সৎকার হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ তখন আবু বকর বলেন এগুলো তো সবকা হয়ে গেছে আল্লাহর মাল হিসাবে বাইতুল মালে জমা হয়ে গেছে আমি তোমাদেরকে কিভাবে আমি ওয়ারেস সূত্রের বলে দিব কারণ আমার নবীর আরো হাদিস আছে যদি তোমাদের অভাব হয় কোন প্রয়োজন হয় ওই থেকে আমি তোমাদেরকে দিতে পারবো আমার সেই ক্ষমতা যে কোনো অসুবিধা হবে না জোর কিন্তু আমি তোমাদেরকে একবারে মালিক বানিয়ে দিতে পারবো না তোমাদের যা যা প্রয়োজন আমার কাছে আসবে আমি আবু বকর আহলে বাইতের হেদমত করার জন্য সবসময় প্রস্তুত আছে আবু বকর বলেন কিন্তু আমি প্রয়োজনের চেয়ে বেশি দিতে পারবো না প্রয়োজনের চেয়ে বেশি দিলে আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে কারণ আমি মুসলমানের সম্পদের দায়িত্ববার আমার কাছে আমি হরিব আমি রাষ্ট্রপ্রধান আমি মন চাইলে যে কাউকে আমি রাষ্ট্রীয় সম্পদ আমি কাউকে দিতে পারবো না হজরত আবু বকর বলেন ওয়াইনি ওয়াল্লাহি লা উগাইয়িরু শাইআম মিন সালাকাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর সৎকার সম্পদ থেকে আমি কিছু পরিবর্তন করতে পারবো না বিমা আমার রাসূল যেভাবে সেগুলো বন্টন করতেন আমি সেভাবে বন্টন করব এবার হজরত আলী ছিলেন হজরত আলী আল্লাহর প্রশংসা করে বলেন আনা কদা আরফ না আবা বকরের ফজিলাতাকা হে আবু বকর তোমার মর্যাদা তোমার শান তোমাকে আমার নবী কতটুকু ভালোবাসতেন সেটা আমি জানি আমি জানি সেটা আমি তোমার এই হকের উপর আমি কোনো কথা বলতে চাই না সাথে সাথে আবু বকর বলে ফাতা কাল্লামা আবু বকরিন ফাকালা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি যার হাতে আমার প্রাণ সেই সত্তা আল্লাহর কসম লা করাবাতু রাসূলুল্লাহ আহাব্বু ইলাইয়া আনতা সিলা মিন করাবাতি আমার আত্মীয়দের সাথে সদাচরণ করার চেয়ে আমার প্যারা নবী রাসূল সাল্লাল্লাহু আত্মীয়দের সাথে সদাচরণ করা আমি অধিক বেশি পছন্দ করি হযরত আবু বকর আহলে বাইতের প্রতি ভালোবাসা শ্রদ্ধা ছিলেন নাকি ছিলেন না ছিলেন অগাধ ছিলেন তিন হাজার চারশো সাত নম্বর হাদিস আন আবি বাকার হজরত আবু বকর থেকে হাদিস আবু বকর স্পষ্ট করে উম্মতকে বলে গিয়েছিলেন ও মুহাম্মাদান ফি আহলি বাইতিহি তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার বর্গের প্রতি তোমরা অধিক সম্মান দেখাবে জুরুল্লাহ সুবহানাল্লাহ আহলে অবিবাহিতের প্রতি সম্মান দেখানো এটা সকল মুসলমানের কর্তব্য হজরত আবু বকরের ওসিয়ত উপদেশ কলা মিন্নি ফামান আমার রাসূল বলে গিয়েছিলেন আমার ফাতেমা আমার নবী জীবিত থাকতে এতেকালের আগে আমার নবীর সকল ছেলে মেয়ে সবাই এতেকাল করেছিলেন শুধুমাত্র মা ফাতেমা বেঁচে ছিলেন ঠিক কিনা বলুন আমার রাসুল বলে গেলেন ফাতেমা হলো আমার শরীরের একটা অংশ যে আমার মেয়ে ফাতেমাকে কষ্ট দিল সেই যেন আমাকে কষ্ট দিল বাইর আমার বন্ধুরা আমার আমার নবী ফাসার রাহা বিষাইন মা ফাতেমার কানে কানে কি যেন বলল মা ফাতেমার কানে কানে চুপি সারে কথা বলার সাথে সাথে ফাতেমা দিয়ে আল্লাহ করে কেঁদে উঠলেন সুম্মা দাঁড়াহা কিছুক্ষণ পর মারা দিয়ে আল্লাহাকে আবার ডাকলেন ফাসার রাহা আবার কানের মধ্যে চুপি সারে কি যেন বললেন ফাদাহিকাত এবার দ্বিতীয়বার কথা শুনে মা ফাতেমা উচ্চ শুনে হেসে দিলেন জরুর বলুন সোহান আল্লাহ কলাত আম্মা জানাইসা বলেন আজিব রহস্য ফাসা আল তোহা আনজালিকা আমি আম্মা জান ফাতেমাকে জিজ্ঞেস করলাম ফাতেমা রাজি আল্লাহ তালাহাকে জিজ্ঞেস করলাম প্রথমবারে চুপি সালে কথা বলাতে তুমি কেঁদেছিলে দ্বিতীয়বারে তুমি হেসেছিলে ঘটনা কি ব্যাপারে কি নবী তোমাকে কানে কানে কি বলেছিল আমাকে বলো আম্মা জানা আয়সা খুবই চালাক বুদ্ধিমতী ছিলেন মা ফাতেমার এই পেট থেকে কথা বের করে ফেললেন ইমাম বুখারে বর্ণনা করেন ফাকলা মা ফাতেমা বলেন সারজানিন নবী সাল্লাম আমার নবী প্রথমবার যখন আমাকে কানা কানে বলছিলেন ফাহবারানি এখন যে অসুস্থতার মধ্যে আছেন এই অসুস্থতা থেকে তিনি আর ভালো হয়ে উঠবেন না এই অসুস্থতার মধ্যে তিনি দুনিয়া ছেড়ে চলে যাবেন মা ফাতেমা বলেন আমি এই কথা শোনার সাথে সাথে বাবার জন্য আমি কেঁদে উঠলাম কিছুক্ষণ পর যখন আমাকে সুম্মাসারানি আমাকে ডেকে বলে পাখবারানি আমাকে সংবাদ দিয়ে বলে আমার দুনিয়া চলে আহলে আমি ফাতেমা জগতে সাক্ষাৎ করব এই কথা শুনে আমি ফাতেমা হেসে দিয়েছি কারণ আমার নবীর দুনিয়া থেকে যাওয়ার পরে সর্বপ্রথম আমি আমার বাবার সাথে কবরের জগতে সাক্ষাৎ করব আমার নবীজির ইন্তকালের ছয় মাস পরে ফাতেমা রাদিয়াল্লাহ আল্লাহ আমার নবীর কাছে চলে গিয়েছিলেন যে বলুন না সোহাল্লাহ